আসসালামু আলাইকুম সম্মানিত সকল প্রাউড ব্র্যান্ড অ্যাম্বাসেডর অন প্যাসিভিয়ান নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওটিতে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকছে ইনফরমেশনগুলো হলো মাল্টিপল আইডি সম্পর্কে মাল্টিপল আইডি যাদের আছে তারা কি করবে কি করবে না তো সেই ক্ষেত্রে বলবো যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি স্কিপ করে দেখেন তাহলে হয়তো ইনফরমেশনগুলো স্কিপ করে যেতে পারেন যারা নতুন ভিউয়ার্স এসেছেন এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান সম্মানিত ভিউয়ার্স এবং অনপ্যাসিবিয়ান আপনারা যারা অনপ্যাসিবের প্রাউড ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়তোবা নিজেদের প্রয়োজনের তাগিদেই আমরা একাধিক আইডি নিয়েছি বা একাধিক ফাউন্ডার্স পজিশন নিয়েছি এখন এই যে একাধিক ফাউন্ডার্স পজিশনটা নিয়েছি এটা মেনটেনেন্স করা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে সাথে আগামী যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে আমরা জানি যে প্যাকেজ পারচেস করতে হবে সাবস্ক্রিপশন ফি দিতে হবে এখন এইখানে গিয়ে আমাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে আমরা কিভাবে কি করব। আবার আমরা যখন ইকোসিস্টেমে লগ ইন করছি মাল্টিপল আইডি যাদের আছে তারাও দেখা যাচ্ছে যে একটাতে লগ ইন করছি সেটা লগ আউট না করে আবার অন্যটাতে লগ ইন করে ফেলছি এই বিষয়গুলোতে কিন্তু আমাদের সতর্ক হতে হবে ফার্স্ট অফ অল আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো লগ ইন ইস্যু নিয়ে আমাদের যাদের মাল্টিপল আইডি আছে আমরা অবশ্যই যখন ইকোসিস্টেম ওয়েবসাইটে লগ ইন করবো যদি আমি আগে কোনো আইডি লগ ইন করে থাকি সেটা পুরোপুরি লগ আউট হওয়ার পরেই আমি আরেকটা আইডি থেকে লগ ইন করতে পারবো বা আমরা লগ করার চেষ্টা করব না হলে কি হবে আমাদের আইডিতে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে প্রবলেম ক্রিয়েট হতে পারে কি প্রবলেম ক্রিয়েট হতে পারে এখন পর্যন্ত আমরা এই ধরনের প্রবলেম কেউ ফেস করিনি আশা করি অনেকেই আসি আমরা খুবই রেসপন্সিবল এবং খুবই গুরুত্ব সহকারে এই জিনিসটাকে দেখছি এবং সেভাবেই আমরা লগ করছি তো সেই ক্ষেত্রে অ্যাশ স্যারও কিন্তু বলে দিয়েছিলেন যে আমরা যখনই একটা আইডি থেকে লগ ইন করবো সেটা পুরোপুরি লগ আউট করে আরেকটা আইডিতে আমরা লগ ইন হবো তাহলে আমাদের আইডিটা বা আমাদের ফাউন্ডার্স পজিশনটা সুরক্ষিত থাকবে দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো সেটা হলো যে আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার্স আছি আমরা একাধিক অ্যাকাউন্ট নিয়েছি এটা স্যার বলেছেন যে আমাদের এক একটি অ্যাকাউন্ট বা একটি ফাউন্ডার্স পজিশনে যথেষ্ট আমাদের মাল্টিপল আইডির কোনো দরকার নেই কিন্তু যেহেতু আমরা নিয়েছি সেই ক্ষেত্রে আমাদের এই যে এখন যে সময়টা আসছে আমরা জানি যে আমরা চোদ্দ দিনের ফ্রি ট্রায়াল অপশন পেয়েছিলাম এবং সেই সাথে সাথে আরও সাত দিন এটা বৃদ্ধি করা হয়েছে এই সাত দিন পরে যখন আমাদের সাবস্ক্রিপশনের অপশনটা দিয়ে দেওয়া হবে আমরা যখন প্রোডাক্ট সাবস্ক্রাইব করতে পারবো তখন আমাদের কি করতে হবে আমরা কি মাল্টিপল আইডিতেই সাবস্ক্রাইব করবো নাকি এক যে কোনো একটাতে করবো বা মাদার আইডিতে আমরা করব এটা প্রশ্নের উত্তর হলো যে অ্যাশমোফারা স্যার এটাই বলেছেন যে আমরা যেহেতু একাধিক আইডি নিয়েছি সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একাধিক আইডিতেই সাবস্ক্রিপশন ফি পরিশোধ করব। এতে করে কি হবে আমাদের একাধিক আইডি থেকেই টার্গেটের ট্রাফিক আসবে এতে করে আমাদের আর্নিংটাও বাড়বে বা এক সমান তালে আর্নিং চলতে থাকবে হয় না যে আমরা যদি একটা আইডিতে করলাম আরেকটাতে করলাম না তাহলে একটা আইডি থেকে আরেকটা আইডি পিছিয়ে গেল আর আমরা যদি প্রত্যেকটা আইডিতেই একই সাথে করে দিই তাহলে কি হবে প্রত্যেকটা আইডি সমান ট্রাফিক পেতে থাকবে হয়তো বা কোনোটাতে একটু কম আসবে কোনো মাসে কোনোটাতে একটু বেশি আসবে এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ও কানেক্টের যে ফ্রি ট্রায়াল ভার্সনটা আমরা পেয়েছি সেটা প্রত্যেকেই ব্যবহার করব কি না এটা এখন অনেকে চালু করেননি অনেকেই ব্যবহার করছেন না বা করতে পারছেন না আমরা এই বিষয়ে কিভাবে আপনারা ও কানেক্টে ওয়েবিনার করবেন কিভাবে লিঙ্ক ক্রিয়েট করবেন সেগুলো ভিডিও কিন্তু অবশ্যই আমাদের ডিজিটাল ইনফোর্স চ্যানেলে দেয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর এর পরবর্তীতে যেহেতু আমাদের ট্রায়াল ভার্সন দেওয়া হয়েছে ট্রায়ালের জন্য দেওয়া হয়েছে চোদ্দো দিনের জন্য আমরা অবশ্যই ট্রায়ালটা কমপ্লিট করব এবং পরবর্তীতে যদি চোদ্দো চোদ্দ দিনের পরে যদি আরও সাত দিন যেটা দেওয়া হয়েছে এক্সট্রা সেটাও যদি আমরা পাই সেটাও কমপ্লিট করবো এবং তারপরেই কিন্তু আমাদের সাবস্ক্রাইবের অপশনটি আসবে তাহলে আপনি যদি এখনও শুরু না করে থাকেন বা এখন ট্রায়ালে না দিয়ে থাকেন এই জন্য বলবো যে এখনও যারা ট্রায়ালে দেননি তারা ট্রায়ালে দিয়ে নেবেন এবং সেই সাথে সাথে আপনারা ও কানেক্টে নিয়মিত মিটিং করার চেষ্টা করবেন প্রত্যেকটা ফিচার্স সম্পর্কে জানার বোঝার চেষ্টা করবেন তো ও কানেক্ট নিয়ে যেটা বলছিলাম যে ও কানেক্ট যে ফ্রি ট্রায়াল দেওয়া হয়েছে চোদ্দ দিনের জন্য এটা আমরা অনেকেই হয়তো বা ট্রায়াল দিচ্ছি আবার অনেকেই দিচ্ছি না আবার অনেকেই ভাবছে যে দিলে কি হবে না দিলে কি হবে দিলে আমাদের পরবর্তীতে হয়তো বা তাড়াতাড়ি আমরা সাবস্ক্রিপশনের অপশন পেয়ে যাব আবার অনেকেই ভাবছি যে না দিলেও যদি আসে তাহলে আমরা কেন দিব এখন দেয়ার মানে হলো যে আপনি এই যে ট্রায়াল ভার্সনটা যেহেতু ওপেন করছেন ওপেনটা করার মানে হলো আপনি ফিচার্স সম্পর্কে জানছেন আপনি নিজে কিভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয় সেটা জানছেন এবং প্রোডাক্টের ভ্যালুটা কি প্রোডাক্টের যে আপনার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি এই সব কিছু আপনি জানতে পারছেন এর মানে এই না যে আপনি যদি ফ্রি ট্রায়ালে না দেন আপনার সাবস্ক্রাইবের অপশন আসবে না এটা কিন্তু না আমরা যদি ফ্রি ট্রায়াল যেটা পেয়েছি যারা দিব যারা দিব না প্রত্যেকেরই কিন্তু সাবস্ক্রিপশনের অপশন আসবে সাবস্ক্রাইব করার অপশনটা চলে আসবে সেই ক্ষেত্রে এটা নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ও কানেক্টটা আমরা ট্রায়ালে দিই না দিই আমাদের সাবস্ক্রিপশনের অপশন অবশ্যই চলে আসবে প্রত্যেকের জন্য চলে আসবে প্রত্যেককেই আমরা সাবস্ক্রিপশন ফিটা পরিশোধ করতে হবে অবশ্যই এই জায়গাটাতে আপনারা প্রস্তুতি নেবেন এবং কবে থেকে নেবেন কিভাবে নেবেন এটা প্রত্যেকেরই আপনাদের অভ্যন্তরীণ বিষয় আর প্রস্তুতির বিষয়টা যেহেতু বলাই হয়েছে অ্যাশমোফারে স্যার কিন্তু আমাদের বলে দিয়েছে যে প্রস্তুতি নিতে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম